আসসালামু আলাইকুম গাইস সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি তো আজকে যে বিষয়টা কথা বলো সেটা হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ ইমো এবং হোয়াটসঅ্যাপে দারুণ দুটা জনপ্রিয় আপডেট এসেছে তো চলুন কি আপডেট এসেছে দেখে নেওয়া যাক তো প্রথমে আপনাদের ইমো এবং হোয়াটসঅ্যাপটি ওপেন করুন আমার এই জায়গায় রয়েছে আমি যেহেতু আমি ইমো এবং হোয়াটসঅ্যাপে ক্লিক দেবো হোয়াটসঅ্যাপে ক্লিক দেওয়ার পরে ইমোতে দেবো প্রথমে ইমোর বিষয়টা আমি দেখাবো ইমোর বিষয়টা আমি দেখাচ্ছি তো ইমোতে আসলে সেম এরকম একটা ইন্টারফেস আসবে এরকম আসার পর আপনাদের প্রোফাইল আইকন আছে প্রোফাইল আইকনে ক্লিক দেবেন প্রোফাইল আইকনে ক্লিক দেওয়ার পর সেম এরকম একটা ইন্টারফেস আসবে এরকম আসার পরে আপনারা সেটিংসে যাবেন সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসার পর আপনারা দেখবেন account and security account and security এই যে আমি দেখাচ্ছি এই যে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এই জায়গায় ক্লিক দেবেন এই জায়গায় ক্লিক দেওয়ার পর দেখবেন কি পাসকোড আছে পাসকোড এই পাসকোডে এই যে অপশনটি পাসকোড পাসকোড অপশনটি ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনারা ইনাবেল করে দেবেন এই যে ইনাবেল লেখা আছে এই যে এনাবেল লেখা আছে এনাবেলে ক্লিক দিবেন এনাবেল পর ক্লিক দেওয়ার পর আপনারা এখানে চারটা পিন সেট করবেন তো আমি পিন সেট করতেছি পর আবার দেবেন কনফার্মের জন্য ডা এরপরে ডানে ক্লিক দেবেন এরপরে এই ডানে ক্লিক দেবেন তো হয়ে গেল তারপরে আপনারা এখানে চাইলে এভরিওয়ান দেবেন এভরিওয়ান এভরিওয়ান ক্লিক দেবেন তো এখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর এটা কেটে দেবেন কেটে দেওয়ার পর দেখেন এই মুহূর্তে এই যে দারুণ জনপ্রিয় আপডেট তো হোয়াটসঅ্যাপে কী আইছে সেটা দেখা যাক তারপরে আমি সেম এইভাবে আমার হোয়াটসঅ্যাপে ঢুকবো হোয়াটসঅ্যাপে ক্লিক দেওয়ার পর ওর উপরে কিছু থ্রি লাইন অপশন আছে থ্রি লাইন অপশনে ক্লিক দেবেন রিলাইন অপশনে ক্লিক দেওয়ার পর সেটিংস আছে এই যে সেটিংসে ক্লিক দেবেন সেটিংসে ক্লিক দেওয়ার পর আপনার প্রাইভেসি আছে প্রাইভেসি অপশন আছে প্রাইভেসিতে ক্লিক দেবেন প্রাইভেসিতে ক্লিক দেওয়ার পর একটু নিচের দিক স্ক্রল করবেন স্ক্রল করার পর আছে দেখেন নিচের দিকে স্ক্রল করে দেখবেন এই যে অপশনটা আছে এই যে এই যে ফিঙ্গারপ্রিন্ট লক এই জায়গায় ক্লিক দেবেন ফিঙ্গারপ্রিন্ট লক ক্লিক দেওয়ার পরে এনে টিক মার্ক ক্লিক দেবেন এই জায়গা টিক মার্ক ক্লিক দেবেন তো টিক মার্ক ক্লিক দেওয়ার জন্য তো আমার ফিঙ্গারটাই ইউজ করতে হবে আমাদের ফোনে ফিঙ্গার থাকলে তো ভালো কথা না থাকলে পিন চাইবেন অবশ্যই তো আমি আমার ফিঙ্গারটা ক্লিক দিলাম তো ডান হয়ে গেল তো আমি এই জায়গায় যেটা আছে সেটাই থাকুক তো এবার সব সবগুলো আমি কেটে দিই তো আমি দেখাচ্ছি হোয়াটসঅ্যাপে গেলে ফিঙ্গার আছে ফিঙ্গার না দিলে এটা খুলবে না আবার ইমোতে যদি আমি যাই সরি ইমোতে যদি আমি যাই ইমোতে আমার কোর্স আছে তো এখন মনে করেন ইমো হোয়াটসঅ্যাপে যদি কোনো জরুরি কিংবা গোপন চ্যাটিং থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডসরাও দেখতে পারবেন না তো এভাবে কিন্তু অ্যাপ ছাড়াই আপনি ইমো হোয়াটসঅ্যাপ লক দিতে পারেন তো আজকে যে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই আমি নতুন ভিডিও মার্কার করতেছি তো ভুল হতেই পারে মানুষ বলতেই ভুল আছে তো অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আমাদের চ্যানেলের নাম তাজডিম এম টেকনোলজি সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ